সবার কেন এত জলে হিরো আলম এমপি হলে জি দর্শক এই গানটি কিন্তু লিখেছিলেন হিরো আলম যখন গত নির্বাচনের সময় অংশগ্রহণ করেছিলেন এবং এইবার যখন তিনি গ্রেপ্তার হলেন এবং গ্রেপ্তার হওয়ার পরে জেলে বসে হিরো আলম কিন্তু একটি গান লিখেছেন বগুড়ার ছেলে বন্দি হলাম জেলে জি দর্শক হিরো আলম যেন তার জীবনের প্রত্যেকটি ঘটনার উপর বেশ করে এক একটি গান লিখছেন কি চমৎকার কথা সবার কেন এত জলে হিরো আলম এমপি হলে ঠিক যেই মুহূর্তে উনি এমপি হতে চেয়েছিলেন করতে পারেননি তখনই কিন্তু হিরো আলম গানটি লিখে ফেললেন এবং এইবার যখন তিনি প্রায় তেতাল্লিশ দিনের মতো জেল হাজতে কারাবাস করছিলেন সেখানে বসে তিনি গান লিখে ফেলেছেন এবং সেই গানের সুর করেছেন শাহিন এবং কথা লিখেছেন হিরো আলম নিজে দর্শক আমরা কিন্তু ভিডিওটি অলরেডি পাবলিশ হতে দেখেছি এবং আমরা দেখেছি জেলখানার ভিতরে হিরো আলমকে কয়েদিদের পোশাক পরে চমৎকারভাবে অভিনয় করতে দর্শক অভিনয় তো অনেকেই করেন করেন শাকিব খান করেন অপু বিশ্বাস করেন অনেকেই তবে হিরো আলমের মতো অভিনয় হয়তো কেউই করতে পারেন না তাই হয়তো বা বাংলাদেশে বলা হয় যে শাকিব খানের অল্টারনেটিভ যদি কেউ থেকে থাকে তাহলে সে হবে আমাদের সবার প্রিয় হিরো আলম জি দর্শক দেখতে একটু কালো হতে পারে হয়তো বা একটু খাটো তবে হিরো আলমের ভিতরে যে প্রতিভাটি আছে সেটি হচ্ছে তিনি মানুষকে অনেক ভালোবাসেন এবার গত ইফতারের কথাই ধরুন না সেখানে দেখতে পেরেছি তিরিশ দিনে তিনি তিন চমক দিয়েছেন আমরা এগুলো আমাদের চ্যানেল কিন্তু প্রকাশ করেছি তিনি প্রথমে পাঁচজন গরিব মানুষকে তিনি রিক্সা কিনে দিলেন তারপরে তিনি যখন অবিশ্বাসের সাথে ইফতারের দাওয়াতদের পার্টিতে গেলেন সেখানটাতেও তিনি রাস্তা থেকে একজন মুসাফিরকে নিয়ে গেলেন অবিশ্বাস যখন জিজ্ঞেস করেছিল যে ভাই কি ব্যাপার আপনাকে তো আমি ডাক ডেকেছি সাথে কে তিনি বললেন যে আমি কখনো একা ইফতার করি না আমি রাস্তার পাশে ওয়েট করি যখন দেখি কোনো মুসাফির আমি মুসাফিরকে ডেকে মুসাফিরের সাথে ইফতার করি এবং এভাবে কিন্তু তার রোজা পার করেছে দর্শক আমরা জানি যে প্রত্যেকটি মানুষ চায় ভালো কিছু করতে প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো রকম মানুষ ভার্সন থাকে একটা ভালো একটা খারাপ তবে হিরোলমের ভিতরে যদি বাজে কোনো দিক থেকেও থাকে দর্শক বলতেই হয় যে নব্বই পার্সেন্টেরও বেশি তার ভালো কিছু করার প্রবণতা আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন শুধুমাত্র বগুড়া জেলার চেহারাটা পাল্টিয়ে দেওয়ার জন্য তিনি বই লিখেছেন বইয়ের নাম শুনলেও হয়তো আপনারা চমকে যাবেন তিনি লিখেছেন দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে যে দর্শক হিরো আলমের মানুষরা মানুষকে নিয়ে ভাবে এবং হয়তো একদিন দেশটি আসলে পাল্টে যাবে এবং আমরা সবাই একসাথে বলবো we will work together to make this world a better place. Thanks for watching this video. If you like this video, then don't forget to subscribe our channel and hit the like button. Thank you.